হৃদয় খুলে দে এসো তুমি প্রভু আমার জীবন সপে দে গ্রহণ কর প্রভু আমার হৃদয় খুলে দে এসো তুমি প্রভু আমার জীবন সপে দে আমাকে অভিষিক্ত করো তোমার রক্তে আমাকে অভিষিক্ত করো আমার হৃদয় খুলে দে এসো তুমি প্রভু আমার জীবন সপে দে গ্রহণ করো প্রভু আমার হৃদয় খুলে দে এসো তুমি প্রভু আমার জীবন সপে দে রক্তে আমাকে তোমার রক্তে আমাকে অভিষিক্ত করো প্রভু তোমার রক্তে আমাকে ধৌত করো প্রভু প্রভু তোমার রক্তে আমাকে সূচি করো প্রভু হালে লুইয়া যিশু তোমার ধন্যবাদ করি প্রভু তোমার গৌরব করি প্রভু প্রভু তোমার রক্তের বিনিময়ে প্রভু আমরা পাপের ক্ষমা পেয়েছি প্রভু তুমি আমাদের জন্য প্রভু সে ক্রুশে মৃত্যুবরণ করেছিলে প্রভু তোমার রক্তে প্রভু আমাকে প্রভু বিনা মূল্যে প্রভু তোমার সন্তান হবার অধিকার দিয়েছি প্রভু কৃতজ্ঞ চিত্তে প্রভু তোমাকে ধন্যবাদ দেই প্রভু প্রভু তোমার রক্তে প্রভু তুমি আমাকে ধৌত করেছ প্রভু প্রভু তুমি আমার পাপের ক্ষমা করেছ প্রভু তোমাকে ধন্যবাদ দেই প্রভু প্রভু তোমার রক্তের অভিষেক প্রভু তুমি আমাকে দাও প্রভু আরেকটি বার প্রভু যেন প্রাণ খুলে প্রভু যেন হৃদয় দিয়ে প্রভু তোমার প্রশংসা করতে পারি প্রভু যেন তোমার জয় গান করতে পারি প্রভু যেন তোমার প্রেমের মহত্ব প্রভু তোমার ত্যাগ প্রভু তোমার প্রেম প্রভু তোমার ভালোবাসা প্রভু যেন অন্যদের মাঝে বলতে পারি প্রভু হালিলুয়া প্রভু তোমার রক্তে আমাকে তোমার রক্তে আমাকে ধৌত করো তোমার রক্তে আমাকে সূচি করো তোমার রক্তে আমাকে অভিষিক্ত করো তোমার রক্ত তোমার আমাকে অভিষিক্ত করো হালেলুয়া প্রভু তোমাকে ধন্যবাদ দিই প্রভু তুমি আমাদের জীবনে প্রতিটি সময় প্রভু আশীর্বাদে দিয়েছ তোমার প্রেমে ভরিয়ে রেখেছ প্রভু তোমাকে ধন্যবাদ দিই প্রভু সমস্ত প্রশংসা সমস্ত গৌরব প্রভু তোমার হালে লুইয়া যিশু তোমার গৌরব করি প্রভু তোমার প্রশংসা করি সমস্ত প্রার্থনা সমস্ত ধন্যবাদ প্রিয় যিশু খ্রিস্ট তোমার নামে চাই আমেন